সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আশা করি আপনারা সকলে মহান আল্লাহ তালার অশ্মের বাণী ও দয়ায় ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব একজন ব্যক্তি কলম কিনতে এসে যেভাবে মুসলিম হয়ে ফিরলেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি অলিভার হেল্ডারসন একজন আইসল্যান্ডীয় ন মুসলিম ব্যবসায়ী এখন মোহাম্মদ আলী নাম ধারণ করেছেন তার জন্মভূমি আইসল্যান্ডে যেখানে মোট জনসংখ্যার মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ মুসলিম একসময় মুসলিমদের খুব বিদ্বেষের চোখে দেখতেন তিনি দাড়িওয়ালা মুসলিম পুরুষদের দেখে তার ঘৃণা হতো কিন্তু একদিন হঠাৎ কলম কিনতে বের হলেন এবং ফিরলেন মুসলিম হয়ে সুবাহান ইসলাম গ্রহণের সেই অবাক করা কাহিনী তিনি আল জাজিরা আরবিকে শুনিয়েছেন মুহাম্মদ আলী বলেন মোরক্কোর রাজধানী রাবাতের একটি মহল্লায় এক যুবকের সঙ্গে আমার সাক্ষাৎ হয় সে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একদিন আমার হাত ধরে সে আমাকে রাবাতের গ্র্যান্ড মসজিদে নিয়ে গেল মসজিদে তখন শুনশান নিরবতা তবে সেখানে প্রবেশ করতেই মসজিদের মাঝ বরাবর থেকে এক বৃদ্ধের কুরআন তিলতের সুমধুর আওয়াজ কানে বাজত তখন আমার মধ্যে আশ্চর্য রকমের এক অনুভূতি ও প্রাণাঞ্চল সৃষ্টি হলো বুঝতে পারলাম আমি নতুন কিছু প্রাপ্ত হয়েছি আমার মন মস্তিষ্কে বর্জপাতের মতো কি যেন প্রকটভাবে এবং খুব জোরে একটি ধাক্কা দিল তখন হৃদয়কে খুব উন্মুক্ত অনুভব করলাম এই ঘটনার পর মসজিদ থেকে বের হয়ে সর্বপ্রথম গেলাম পাশেই একটি দোকানে ধর্মীয় বইপত্র কিনতে দোকানের কাছেই পবিত্র কোরআনের অডিও ক্যাসেটের ফিতা চাইলাম তিনি জিজ্ঞাসা করলেন আমি মুসলিম কিনা নইলে ফিতা দেবেন না আমি তাকে বললাম আমি মুসলিম নই তবে আমার মা একজন মুসলিম পরে দোকানি আমাকে লাগাতার কয়েকটি প্রশ্ন করলেন আপনি কি ফেরেস্তাদের বিশ্বাস করেন হ্যাঁ পৃথিবীতে নবী রসুলগুন এসেছেন আপনি এটি মানেন হ্যাঁ আসমানি কিতাবসমূহের উপর আপনার বিশ্বাস আছে হ্যাঁ সব প্রশ্নের উত্তর হ্যাঁ শুনে তিনি আমাকে বললেন আপনি নিজেই জানেন না যে আপনি একজন মুসলিম তিনি এবার আমার থেকে অনুষ্ঠানিক ঘোষণা চেয়ে প্রশ্ন করলেন কখনো শাহাদা পাঠ করেছেন আমি বললাম জানি না তবে খুব শিগগিরই হয়তো তিনি বললেন এখন কেন নয় তখন আমি বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমার বিবেক স্থবির করে দিয়ে হৃদয় দুয়ার খুলে দিয়েছেন তাই তখন আমি শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ তার সঙ্গে আমার এসব কথাবার্তা দোকানি অবশ্য প্রথমে কৌতুক মনে করেছিলেন পরে আমার সম্পর্কে বললেন ভাই আমার আপনি আজীব মানুষ খাতা কলম কিনতে এসে দেখি মুসলিম হয়ে ফিরে যাচ্ছেন এবং তাই হলো সত্যি আমি মুসলিম হয়ে ফিরে এলাম এখন আমি ও আমার পরিবার যথাসম্ভব ইসলামী অনুশাসন মেনে চলার চেষ্টা করি আমার বারো বছর বয়সী ছেলে ফয়সাল সেও বিগত রমজান মাসে রোজা রেখেছে শুধু তাই নয় ফয়সাল তার মা লাবণী হেল্ডারসনকে জানিয়েছেন রোজার মৌসুমে লম্বা দিনগুলোতে রোজা রাখতে তার তেমন সমস্যা হয়নি শুরুতে নাকি একটু কষ্ট হতো এখন সে তাতে অভ্যস্ত হয়ে গেছে আমার স্ত্রী লাবণী হেল্ডারসনকে জিজ্ঞেস করেছিলাম তোমার কি ইসলামী অনুশাসন পরিপালনে খুব কষ্ট হচ্ছে সে তেমন বড় রকমের সমস্যা পড়েনি জানিয়েছে তবে বলেছে পাকিস্তানে থাকাকালীন রোজায় খুব কষ্ট হতো কারণ সেখানে প্রচণ্ড গরম এখন আল্লাহর ইচ্ছায় আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সবাই মুসলিম এবং আমাদের বাড়ি একটি মুসলিম বাড়ি ব্যাপারটি সত্যি রোমাঞ্চকর আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে অফির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত